হাই আশা করি সবাই ভালো রয়েছেন এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানবো এমন একটা জিনিস যেটা আমরা প্রত্যেকেই চাই তার নাম হচ্ছে গিয়ে হ্যাপি বা হ্যাপিনেস বা সুখ আমরা জীবনে যা কিছু করি না কেন অনেক বড় বাড়ি চাই অনেক বড় গাড়ি চাই অনেক টাকা পয়সা চাই ভালো রিলেশনশিপ চাই ভালো ফ্যামিলি চাই কিন্তু সবার শেষে একটাই জায়গা আমরা লক্ষ্য করি যাতে আমরা হ্যাপি থাকতে পারি আনন্দে থাকতে পারি সুখী থাকতে পারি আজকে আমি বলবো না সুখী থাকার জন্য কি করতে হবে আজকে ওই রকম ছটা পয়েন্ট বলবো যেটা আপনার জীবন থেকে বাদ দিতে হবে যার মাধ্যমে আপনিও সুখী হতে পারবেন যে ছটা জিনিস আপনাকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে হবে বা ছেড়ে দিতে হবে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ আমি জানি না আপনার কোন পয়েন্টটা বা কোন পার্টটা আপনার প্রবলেম এবং কে আপনাকে আটকে রেখেছে তার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনার যেটা প্রবলেম রয়েছে তার উপর কাজ করুন হান্ড্রেড পারসেন্ট আপনিও সবার মতন সুখী হতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ডস আমি দীপঙ্কর পাল কথা বলছি মোটিভেশনাল স্পিকার অ্যান্ড ট্রেনার আজকে আমরা কথা বলবো ওই রকম ছটা জিনিস যেটা আমাদের জীবন থেকে ছেড়ে দেওয়া উচিত বা সরিয়ে দেওয়া উচিত তো চলুন আমরা জেনে নিই কোন কোন ছটা জিনিস আমাদের ছেড়ে দেওয়া উচিত নাম্বার ওয়ান ওভার থিঙ্কিং আমরা প্রত্যেকেই প্রচুর চিন্তা ভাবনা করি আপনারা দেখবেন অনেক সময় আমরা কি করি কাজ তো করার চেষ্টা করি কিন্তু এত পরিমাণে ভাবনা চিন্তা শুরু করি সারাদিন শুধু ভাবতেই থাকি আমরা কোনো কাজই করতে পারি না আর আপনি আমাকে একটা কথা বলুন যদি ভাবার পিছনে আমরা সমস্ত টাইমকে নষ্ট করে দিই তাহলে আমরা করবোটা কখন তার জন্য ভাবতে অবশ্যই হবে কিন্তু একবার ভাবুন দশবার নয় ডেল কারেনিকে একটা কথা বলেছেন প্যারালাইসিস অফ অ্যানালাইসিস আপনি যত বেশি অ্যানালাইসিস করবেন তত বেশি আপনি প্যারালাইসিস হয়ে যাবেন তার জন্য প্ল্যানিং করুন একবার একটা প্ল্যানিং করুন তার উপর কাজ করুন ওভার থিঙ্কিং করবেন না আমাদের প্রবলেমটা কোথায় হয় আমরা যখন যে কোনো কাজ করা শুরুয়াত করি তার আগে প্রচুর ভাবি এবং ভাবতে ভাবতে এত টাইম নষ্ট করে দিই লাস্টে আমরা বোরিং হয়ে যাই সে কাজটাকেই আমরা করতে পারি না তার জন্য আজ থেকে ওভার থিঙ্কিং করাটাকে বন্ধ করুন সেকেন্ড চেঞ্জ এটা হচ্ছে দুনিয়ার নিয়ম আপনারা যদি গীতা পড়ে থাকেন তাহলে জানবেন তার একদম প্রথমে লেখা আছে পরিবর্তন দুনিয়ার নিয়ম আর এর সাথে আমরা লড়তে যাই আজকে একবার ভেবে দেখুন তো জীবনে যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু পরিবর্তনশীল এখন আমি দিনের বেলা শ্যুট করছি ঠিক আজ থেকে দশ থেকে বারো ঘন্টা পর এখন থেকে রাত্রি হয়ে যাবে আজকে যে গাছটায় ফুল ধরেছে কুঁড়ি আছে ওটা কিন্তু ফুলে পরিণত হবে এবং কালকে যাকবেন ওটা শুকিয়ে পড়ে যাবে আজকে দুনিয়াতে বিভিন্ন রকমের ফুল আছে এই যে চাঁদ আমরা দেখি প্রত্যেক দিন চাঁদের কিন্তু আলাদা আলাদা আকার হয় তাহলে জীবনে কোনো কিছু স্থিতিশীল নয় সব কিছুই পরিবর্তনশীল চেঞ্চিওর সেলফ আপনি নিজেকে যত বেশি চেঞ্জ করতে পারবেন আপনি তত বেশি এগিয়ে যেতে পারবেন আর এই জীবনে আপনাকে চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে অনেক সময় আমরা আমাদের সাথে যখন খারাপ কিছু ঘটে বা ভালো কিছু ঘটে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে don't fight change accept change আপনাকে চেঞ্জের সাথে ফাইট করতে আপনি পারবেন না চেঞ্জের সাথে সাথে সময়ের সাথে সাথে আপনাকে পরিবর্তন হতে হবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে third living in the past আমরা অতীতকে নিয়ে এত পড়ে থাকি এত পড়ে থাকি যা বলারও বাইরে আজকে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়েও কাজ করতে পারছি না কেন না ভবিষ্যতে পারিনি কিন্তু এই অতীতটাকে আপনাকে ভাঙতে হবে আর আপনার রেকর্ড আপনাকে ভাঙতে হবে আপনি যদি অতীতকে নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি কখনো আজকের দিনটাকে আপনি এনজয় করতে পারবেন না আজকের দিনে ভালো করে কিছু করতে পারবেন না ভালোভাবে থাকতেও পারবেন না অতীত যা ছিল পেরিয়ে গেছে সেটাকে হাজারো চাইলেও আপনি কখনো অতীতকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি চাইলে আজকে বর্তমানের উপর কাজ করে আপনি আপনার ভবিষ্যৎটাকে পাল্টে দিতে পারেন আর আপনি তখনই সুখী হতে পারবেন যখন আপনার এই সিচুয়েশানটাকে পরিবর্তন করবেন আর এটাকে পরিবর্তন করার জন্য অতীতে আপনাকে বসবাস করলে চলবে না আপনাকে প্রেজেন্টে বর্তমানে বসবাস করতে হবে লিভ ইন দ্য প্রেজেন্ট আজকে বাঁচুন আজকের মতন করে বাসুন আপনার হান্ড্রেড পার্সেন্ট আজকে দিয়ে দিন আজকে যতটুকু আপনার করণীয় আজকে দিয়ে দিন ফোর্থ নেগেটিভ সেলফ টক জীবনের সবথেকে বড় ভুল হচ্ছে নেগেটিভ সেলফ টক আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলি দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে কিছু পজিটিভ থিঙ্কিংও থাকে কিছু নেগেটিভ থিঙ্কিংও থাকে এবার আমি আমার মধ্যে কি ইনপুট করব সেটা ডিপেন্ড করছে শুধুমাত্র আমার উপর ডিপেন্ড করছে এই পৃথিবীতে কোনো ব্যক্তি নেই যে হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনি হয়তো জানেন না তার মধ্যে কি নেগেটিভিটি আছে বা কি পজিটিভিটি আছে একটা মানুষ যতটা দেখাচ্ছে আপনি ততটা দেখতে পাচ্ছেন তাহলে আমি এই দুনিয়াকে যতটা দেখাবো দুনিয়া কিন্তু ঠিক ততটাই দেখতে পাবে না তো এই জায়গা থেকে যদি আমরা রিয়েলাইজ করি তাহলে আমরা বুঝতে পারবো তাহলে আমার মধ্যে যে নেগেটিভ চিন্তা ভাবনাটা আছে সেটাকে ডিলিট করুন আর কি পজিটিভ আছে সেটার উপর কাজ করার চেষ্টা করুন দেখবেন নেগেটিভ যেটা আছে অটোমেটিক আউট হয়ে যাবে এবং পজিটিভটা আপনার সাথে থাকবে আর এই পজিটিভ আপনাকে দুনিয়াকে দেখাবে আর আপনি যে সবসময় নেগেটিভ নিয়ে যদি চিন্তা ভাবনা করতে থাকেন নিজেকে নিয়ে যদি নেগেটিভ কথাবার্তা বলতে থাকেন তাহলে ইনপুট যদি নেগেটিভ করেন তাহলে আউটপুটও কিন্তু নেগেটিভ বেরোবে আপনি যদি সোচ আপনি যদি নেগেটিভ যদি চিন্তা ভাবনা করবেন তাহলে মুখ থেকেও কিন্তু নেগেটিভ ওয়ার্ড বেরোবে আর নেগেটিভ ওয়ার্ড বেরোলে সামনের ব্যক্তিও কিন্তু নেগেটিভ হবে আপনার সঙ্গ সবাই সেরে যাবে আপনি দুঃখী অনিবার্য হবেনই হবেন আর যদি সুখী থাকতে হয় তাহলে আজ থেকে বন্ধ করুন নিজেকে নিয়ে নেগেটিভ কথাবার্তা আলাদা লোককে খুশি করা আপনি চাইলেও সারা জীবনে হান্ড্রেড পার্সেন্ট মানুষকে কখনো খুশি করবেন না এবং এটা আমি বারবার বলি এবং আমি এটা আমার নিজের জীবনের সাথে আমি রিয়েলাইজ করে দেখেছি অনেক সময় কি করি আমার যেটা পছন্দ কিন্তু সামনেবেলার পছন্দ নেই তো আমি ওটাকে ছেড়ে দিলাম করলাম না বা আমার যেটা পছন্দ নেই সামনেবেলার পছন্দ আমার পছন্দ না হওয়া সত্ত্বেও আমরা ওই কাজটাই করি ঠিক না আপনি সত্যের সাথে থাকুন মিথ্যার কখনো আশ্রয় নেব না লোকের মতন করে চলতে যাবেন না আপনি আপনার মতন চলুন ইয়াসটাকে ইয়াস বলার মতন ক্ষমতা রাখুন নোটাকে নো বলার মতন যে থাকার সে এমনিতে থাকবে যে থাকার না সে এমনিতে থাকবে না তবে লোকের মতন করে আপনি চলবেন না আমি রিকোয়েস্ট করবো আপনাকে যদি জীবনে সুখী হতে চান যদি বড় লেভেলে যেতে চান তাহলে কখনো লোক কি বললো এটা নিয়ে আপনি যাবেন না বা লোকের মতন করে চলবেন না আপনি আপনার মতন করে চলুন তিনশো চৌষট্টি দিন যদি একটা মানুষের সাথে ভালো কিছু করেন আর একটা দিন তিনশো পঁয়ষট্টি নম্বর দিন যদি আপনি খারাপ করে দেন তাহলে তিনশো চৌষট্টি দিনের ভালোটাকে কিন্তু ভুলে যাবে ও খারাপটাকে মনে রাখবে একটা মানুষের সাথে আপনি একদিন খারাপ করুন আর ওই মানুষটার সাথে আপনি দশ দিন ভালো করুন ও কিন্তু দশ দিনের ভালোটা মনে রাখবে না ও একদিনের খারাপটা মনে রাখবে তাই আপনি হান্ড্রেড পার্সেন্ট চাইলেও আপনি মন প্রাণ থেকে চাইলেও সবাইকে কখনো সুখী করতে পারবেন না তাই এই চেষ্টাটা ছেড়ে দিন সিক্স রং ফ্রেন্ড সার্কেল খারাপ লোকের সঙ্গ ছেড়ে দিন জীবনে যদি আপনাকে টপ লেভেলে যেতে হয় আনন্দে থাকতে হয় ভালো থাকতে হয় এই লাস্ট পয়েন্টটা হচ্ছে মারাত্মক একটা জায়গা কারণ যেমন সঙ্গের সাথে আপনি বসবেন যেমন সঙ্গের সাথে আপনি উঠবেন যেমন সঙ্গের সাথে আপনি চলবেন আজ না হলে এক বছর পরে দু বছর বাদে তিন বছর বাদে আপনি ওই রকম হবেন একটা কথা থাকে চোরের সাথে মিশলে আপনি চোর হবেন আর মাতালের সাথে মিশলে আপনি মাতাল হবেন আপনাকে যদি সাকসেসফুল হতে হয় আপনাকে যদি হ্যাপি থাকতে হয় তাহলে ওই রকম মানুষের সাথে মিশুন যারা অলরেডি সাকসেসফুল হচ্ছে বা সাকসেসফুল হওয়ার রাস্তাতে যাচ্ছে যারা হ্যাপিনেস আছে বা হ্যাপি হতে চাইছে সবসময় মুখে স্মাইল দিয়ে রাখে কারণ একটা কথা মাথায় রাখবেন এক বস্তা আলুর মধ্যে যদি একটা পচা আলু থাকে সে কিন্তু পুরো আলু বস্তা রেখে পচিয়ে দিতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস কেয়ারফুলি থাকতে হবে আপনি কি রকম সঙ্গতে ঘুরছেন কারণ আপনি যেরকম সঙ্গতে ঘুরছেন আজ নয় কাল আপনি ওরকম হবেন আপনার যদি দশটা মাতাল বন্ধু থাকে আজ না হলে কাল আপনিও মদ খাওয়া শুরু করে দেবেন এটাই রিয়েলিটি তার জন্য কাদের সাথে আপনি উঠা বসা করছেন এটা একবার আপনাকে নিজেকে দেখে নিতে হবে যদি আপনি দেখেন যে হ্যাঁ বেটার কোয়ালিটির লোকের সাথে আপনি মেলামেশা করছেন গুড আর যদি না মনে হয় তাহলে আজকেই ওই সঙ্গটাকে ছেড়ে দিন মাইন্ডেড ফ্রেন্ডস আজকে আমি যে কথাগুলো বললাম এগুলো কোনো বই পড়ে নয় এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম কারণ আজকে লাস্ট সাড়ে তিন বছরের লাগভাগ আজকে সাত থেকে আট হাজার মানুষের সাথে আমি কাজ করছি এবং ভারতবর্ষের দশটা স্টেট আমি কাজ করছি এবং এই সমস্ত মানুষের সাথে মিশে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্স আমি আপনাদের কাছে তুলে ধরলাম যদি আপনাদের এই জায়গাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করে দিন এবং লাইকের মাধ্যমে বুঝিয়ে দিন যে আপনার এই ভিডিওটা ভালো লেগেছে আর নেক্সট আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার সলিউশন করার চেষ্টা করব বা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে রাখা বেল আইকনটা ক্লিক করে দিন যাতে সমস্ত ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ আমাকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আবার নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ